অসুস্থ ব্যক্তি ওষুধ খাওয়ার পূর্বে কি বলে খেতে হবে বিসমিল্লাহ বলে আল্লাহ সাফি আল্লাহ কাফি এটা ইসলামী ব্যাংক হাসপাতালের দোয়া কিসের দোয়া ইসলামী ব্যাংক হাসপাতাল একটা দোয়া তৈরি করেছে হ্যাঁ, হ্যাঁ হাসপাতালে লিখে দিয়েছে কি ওষুধ খাওয়ার দোয়া আল্লাহ সাফি আল্লাহ কাফি কি করে যে লিখলো এটা আমি বলি অশিক্ষিত যাকে বলে দোয়াকে নিজে তৈরি করা যায় দোয়া কেন বাপে হিন্দুর হাতের খাবার খাওয়া যাবে কি আপনার খুব খোঁজা লাগছে ওরা সবসময় অপবিত্র থাকে মানে রুচি তো নাই দেখতেছি কিন্তু ওর হাতে খাওয়া যাই যদি জবে করা জিনিস না হয় ওইটা খেতে আপনি অপছন্দ করেন কিন্তু ওর যে শতগুণ হারাম শতগুণ বেশি খারাপ জর্দা গুড় সিগারেট ঠিকই তো খাচ্ছে হিন্দুর খাবার আর স্যার যেটা খারাপ গুল জর্দা এগুলো ঠিক খাচ্ছে শুয়োরের গোস রান্না করে দিলে খাবে না বিড়ি খেয়ে তারা খাবে জিজ্ঞেস করে যে নামাজ পড়ে না তার জানাজা বা মাটি দেওয়া যাবে কি সোজা ফতোয়া ওর জানাজাও নাই ওর বাঁশ কাটা যাবে না ওকে পানি গরম করা যাবে না কিসের কাপড় ওলামা একরাম ফতোয়া দিয়েছেন ওর পায়ে দড়ি বেঁধে ওই দূরে নিয়ে ফেলে দিতে হবে পুতাও যাবে না গন্ধ বেরোতে দূরে জঙ্গলে ফেলে দিতে হবে কুকুরের মতো কুকুর মরে গেলে কি হ্যাঁ আর আচ্ছা, জানাজা তারাই পড়বে ওর গোষ্ঠী তো বেশি বেনামাজিদের গোষ্ঠী তো কি সংখ্যা বেশি না ওরা ওরা জানাজা পড়বে জানাজার বিরুদ্ধে ফতোয়া দেবো তবে কোনো নামাজি ওর জানাজা পড়বে না কিন্তু নামাজের মধ্যে বাংলা দোয়া করা যাবে কি সর্বশিত কাফের হেদেরকে তো নিয়ে জানা যাবে সর্বশিত কাফের এই তো হুজুরের অভাব নাই চিন্তা করছেন মন্ত্রী পর্যায়ের লোকের কথা বলছি সেটাই যে নাস্তিকের জানাজা পড়ার হুজুরের অভাব নাই বাংলাদেশে হুজুর কত প্রকার বুঝতে পারলেন সিনেমা হল উদ্বোধন তার হুজুর হুজুর না কুকুর এগুলো বাংলাদেশে আমি কথা বললে তো আপনারা বললেন যে এত কড়া কড়া ভাষা বললে কি মানে ভাষা সমর্থন করবে মোবাইল থেকে হ্যাঁ ওই যে রুমাল ভরে সিনেমা সিনেমা হল উদ্বোধন করতে গেল এক নাস্তিক মারা গেল এই বদমাস যে আল্লাহ আল্লাহকে কোনোদিন মানে, মানে আল্লাহকে অপমান করেছে তার জানালা পড়লো কেন হুজুর এদের দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে ইনশাআল্লাহ আর একটা কি প্রশ্ন দেখলাম নামাজের মধ্যে বাংলা দোয়া করা যাবে না ফরজ সালাত করবেন না একান্ত কোন উদ্দেশ্যে যদি আপনি সালাদ আদায় করতে চান নফল সালাদ করবেন কোন একটা উদ্দেশ্যে আপনার পাঁচ টাকা টাকা দাম পঞ্চাশ টাকা দেড় আপনার সবুজ টুপিটা কত নিয়েছে দেন দেন দেন চলে পঞ্চাশ টাকা এই টুপি পরবেন না বলিনি আমি নিষেধ করেনি পাস ওটা এটা এটা এটা মাজার পূজারীদের টুপি এটা বেরলবিদের এটা এটা আপনি পড়বেন কেন শিয়াদের টুপি ওই যে একটা কানালা টুপি দেখলাম মধ্যে দেখছি না চলে গেছে তালেবানি টুপি এটা দিন না স্বামী স্ত্রী দুজনের একজন নামাজ না পড়লে তালাক এমনিতেই হয় তাহলে সন্তানের পরিচয় কি হবে শুধু সন্তানের পরিচয় শুধু সন্তানের পরিচয় ওর সম্পদের মালিক হবে কিনা এটা জিজ্ঞেস করলেন না ও কাফের এতে সন্দেহ নাই যখন বুঝে নেবে কাফের বিয়ে করার আগেই চিন্তা করতেন যদি এটা জানা থাকতো আপনার কিন্তু বিয়ে দেওয়ার সময় তো যাত্রার সাথে দিয়ে দিছেন এখন হুঁশ ফিরেছে তাই দেখছেন নামাজ পড়ে না মদ খায় গাঁজা খায় এখন কি এখন ফতোয়া দেবো আমি বিয়ে করার আগে ফতোয়া নিতে হতো দিনদার দেখে ফতোয়া নিতে বিয়ে করতে হতো বিয়েতে যদি আমেরিকায় থাকে এক সাতাশ ওর সাথে বিয়ের বিয়েটা দিলেন আমি তো বললাম মাদারের সাথে দেন তো পছন্দ হলো না আমেরিকায় থাকে বিয়ে করে ছয় মাস পরে যা করার করে ছেড়ে দিছে দেওয়ার পরে বলছে যে সংসারটা টিকলো না ভাই কেন ছেলেটা মদ খোর আর বহু মেয়ের সাথে সম্পর্ক ভালো আপনার রুচি অনুযায়ী জামাই পেয়েছেন ও রুচি অনুযায়ী ছেড়ে দিছে দুইজনের পাওয়ার ঠিক মতো দেখাচ্ছে অথচ বলেছিলাম কি একটা মাদানি জামা আছে ভালো সব থেকে ভালো ওর খারাপ একটা দিক ছিল সম্পদ টম্পদ বেশি নেই এটাই পছন্দ বিটিকে ঘরের খুঁটি বানায় রেখে দিয়ে পয়লা জানুয়ারিতে অফিস থেকে পোশাক আয়োজন বাধ্যতামূলক এখানে আমাদের করণীয় কি পয়লা জানুয়ারিতে পোশাক ও আয়োজন পোশাক মানে তাই বাধ্য করে আপনাদের নিশ্চিত করবেন না এগুলো বর্জন করবেন আপনারা এটা সব ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি এটা পয়লা বৈশাখ পয়লা জানুয়ারির মধ্যে কোনো কল্যাণ নাই খাবার পাওয়া যাবে ইমান আমল এভাবেই চলে যাচ্ছে